আসসালামু আলাইকুম দর্শক চলে এলাম নতুন একটি এপিসোডে আমাদের ডিপিআরসি হসপিটালের পক্ষ থেকে আসুন দর্শক আমাদের একজন পেশেন্ট যিনি এখানে দীর্ঘদিন ভর্তি ছিলেন এখন উনি কেমন আছেন ওনার সাথে পরিচয় হয় নেই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আগে আপনার পরিচয়টা আমি জেনে নেই আপনার কি নাম আমার নাম রুজিয়া আক্তার আপনার দেশের বাড়ি কোথায় গ্রামের বাড়ি ময়মনসিংহ নান্দাই ময়মনসিংহ থেকে উনি এসেছেন তো আমাদের এখানে আপনি আমাদের স্যারের আন্ডারে ভর্তি ছিলেন তো স্যারের এখানে ভর্তি হওয়ার আগে আমাদের এই হসপিটাল ভর্তি হওয়ার আগে আগে কোথাও ডাক্তার দেখিয়েছিলেন হ্যাঁ, ময়মনসিং ডাক্তার দেখাইছি ময়মনসিং ডাক্তার দেখিয়েছিলেন হ্যাঁ, ঢাকা লিভিডে দেখাইছি আচ্ছা আচ্ছা তো ওখানে যে ডাক্তার দেখাইছেন ওখানে কি ওই ডক্টর দেখে আপনি সুস্থ হন নাই যে না ওষুধ খাইলে কিছুদিন ভালো থাকতাম তারপর আবার পুনরায় সেই ব্যথা আচ্ছা আচ্ছা তা আপনার এই সমস্যাটা কতদিনের কতদিন ধরে ভুগতেছিলেন পনেরো বছর আজকে পনেরো বছর সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন যে উনি পনেরো বছর ধরে এই সমস্যাটা ভুগতেছিলেন মূলত আপনার কি সমস্যাটা হতো এই পনেরো বছর ধরে কি কি সমস্যা ভুগতেছিলেন কি সমস্যাটা ছিল প্রথমে কোমরে ব্যথা ছিল কোমরে ব্যথা ছিল তারপরে আচ্ছা। হাঁটু তারপরে বাম পাশের ঘাড়ের মধ্যে আচ্ছা আচ্ছা আমি ঘুমাতে পারতাম না মানে অনেক কষ্ট হইতো আচ্ছা আচ্ছা তো এই গত পনেরো বছর ধরে এই রকম কষ্ট নিয়েই আপনি চলতেছিলেন কোথাও সুস্থ হন নাই তো এরপরে আমাদের এখানের আমাদের যে স্যার আমাদের হসপিটালে কর্ণধার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে এসে আপনি তার তথ্যটা আপনি কীভাবে পেলেন আমি স্যারের তথ্য ইউটিউবের মাধ্যমে তারপরে টিভির মাধ্যমে সাক্ষাৎ সাক্ষাৎকারের মাধ্যমে জানতে পারছি আচ্ছা এসে তারপরে স্যারকে দেখাইছিলেন তাই এখানে কতদিন ধরে ভর্তি ছিলেন সাত দিন কত সাত দিন ধরে ভর্তি ছিলেন তো এখন আপনার কি অবস্থা আমি আলহামদুলিল্লাহ আগের সে অনেকটা ভালো কোমরের ব্যথা খুব ভালো হয়েছে হাঁটু ব্যথা ভালো হয়েছে গাড়ে আচ্ছা, আচ্ছা। ব্যথাও আলহামদুলিল্লাহ ওই সাত দিনই আপনি অল ওভার সব দিক দিয়ে সুস্থ হয়ে গেছেন হ্যাঁ। আচ্ছা তো আমাদের স্যারের ট্রিটমেন্ট আপনার কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমাদের এখানে হসপিটালের স্টাফ বা আমাদের সার্ভিস আপনার কেমন লেগেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে হাসিয়া যে মেয়ে ওই মেয়ে অনেক ভালোভাবে আমাদেরকে সেবা দিছে আচ্ছা, আচ্ছা। স্যার প্রতিদিন আসে আসে আমাদেরকে মানে দেখাশোনা করে গেছে আচ্ছা আচ্ছা তো এখন আপনি ওভারঅল সব দিক থেকে আপনি স্যাটিসফাইড জি আলহামদুলিল্লাহ আচ্ছা তো ঠিক আছে আপনার জন্য আমাদের দোয়া রইল আপনি আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের হসপিটালে কর্ণধার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন যাতে উনি আরও এভাবে সুস্থ করে তুলতে পারবে ঠিক আছে ভালো থাকবেন সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনারা জানলেন শুনলেন উনি দীর্ঘ পনেরো বছর ধরে অসুস্থ ছিলেন বিভিন্ন জায়গায় ডক্টর দেখিয়েছেন এখন আমাদের এখানে মাত্র সাত দিন চিকিৎসা নিয়ে আমাদের স্যারের চিকিৎসা নিয়ে উনি সুস্থ হয়েছে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম